আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস চলে এলাম সাত নম্বর পার্কে ওই পাশে অনুষ্ঠান হবে এখন নয়টা বাজে ওই পাশে কিছু ছেলেরা খেলাধুলা করতেছে ওইদিকে কিছু মানুষ আড্ডায় গল্পে মতো উপরে উঠতে পারবো না দিবস সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমার স্বরচিত কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি আমার কবিতার শিরোনাম স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা তুমি আবার এসেছ আমার সোনার বাংলার প্রতিটি জনপদে তোমার আগমনী বার্তায় জানান দেবে এদেশের মানুষের রক্ত ঝরা স্মৃতি কাতরতার দিনগুলোর কথা সেই সব বীর শহীদদের জন্য স্মৃতি জানানি অনুভূতির মধ্যে স্মরণ করব আমরা তাদের আত্মটায় ওরা মিশে আছে বাংলার প্রতিটি বৃক্ষে ঘাসে প্রতিটি শস্য নালায় সারা বাংলায় ছড়িয়ে ছিটিয়ে বিজায়মান তোমরা শুধু অনুভব করা যায় ছোঁয়া যায় না সকালের মিষ্টি রোদের ছায়ায় ঘুমিয়ে থাকো তোমরা তাই তো কখনো জাগায় না আছো তোমরা নিঃশ্বাসে অস্তিত্বে বাতাসে প্রতিনিয়ত আমাদের মাঝে বাংলার ফুল পাখি ঘাস নদী সর্বত্রই বন্দনা করে তোমাদের ওরা এখনও সমবেত সারে গান গায় রাতের বটবৃক্ষের তলায় তোমরা চিরঞ্জীব চিরভাষ্য স্মৃতির মণিকোঠায় তোমাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি এই মহান স্বাধীনতা যা পালন করছি আজও গর্ব ভরে বাতাসের কানে কানে স্বাধীন পতাকার উড্ডয়ন দিঘির জলে যেন হাসি মুখে প্রতিচ্ছবি মায়ের কোলে শান্তির ঘুম এ যেন স্বাধীনতার উচ্ছ্বাস চিৎকার করে বলতে ইচ্ছে হয় স্বাধীনতা চাই আমার স্বাধীনতা চাই শুধু এই স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ শ্রদ্ধা আশাওয়ালকে জোরে একটা হাততালি আয়সাওয়াল আবৃত্তি করলেন স্বরচিত কবিতা এবার একক কবিতা নিয়ে আসছি উত্তরা লেখক শিল্পী ক্লাব ধন্যবাদ ওকে Thank you. আবৃত্তি করছি কবি আসাদ চৌধুরীর কবিতা বারবারা ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্যে অসীম দরদ ছিল সে লেখায় আমি তোমার ওই একটি লেখাই পড়েছি আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা তুমি এখন কেমন আছো নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো গাউনের রং আর হ্যাট নিয়ে কি চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয় অনভ্যস্ত ব্রেশিয়ারের নিচে তোমার হৃদয়কে চির চিরদিনের জন্য ঢেকে দিলে আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়া খার ছবি ছাপা হয় বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো ওটা একটা জল্লাদের ছবি পনেরো লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে অদ্ভুত জাদুকরকে দেখো বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিচড়ে মধ্যযুগে নিয়ে যায় দেশলায়ের বাক্সের মতো সহজে ভাঙে গ্রন্থাগার উপাসনালয় ছাত্রাবাস মানুষের সাধ্য মতো ঘর বাড়ি সাত কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বৌদ্ধ জুতোয় থেকে দেয় টু উইমেন ছবিটা দেখেছ বারবার গির্জায় ধর্ষিতা সোফিয়া লোরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিল আমি কাঁদিনি বুকটা শুধু খাঁ খাঁ করেছিল সোফিয়া লোরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে তিরিশ হাজার রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবেন অভিধান থেকে নয় আশি লক্ষ শরণার্থীর কাছ থেকে জেনে নাও নির্বাসনের অর্থ কী জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক টিকেটে খোঁজ থাকবে না স্বাধীনতার আমাদের মুক্তিযোদ্ধার কাছে এসো সাধু অ্যাপের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্যে মালির ঘামে ভেজা ফুলের তোড়া দিও না নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে বারবার এসো রবি শঙ্করের সুরে সুরে মুমূর্ষ মানবতাকে গায় বিবেকের জং ধরা দরজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে সে ক্রুদ্ধ হই সংগঠিত হই জল্লাদের শানিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে সঙ্গীত চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে ছাড়পত্রহীন সূর্যকিরণকে বিষাক্ত করার পূর্বে এসো বারবার চমৎকার আবৃত্তি ধন্যবাদ মামুন ভাই এবার একক সঙ্গীত নিয়ে আসছে উত্তর লেখক শিল্পী ক্লাবের সঙ্গীত শিল্পী ইসরাত জাহান ইসরাত জাহানকে মঞ্চে আহ্বান করছি you. শুদ্ধ চেতনার মানুষ উনি সাত নম্বর সেক্টর সেক্টরের অধিবাসী তো ওনার পক্ষ থেকে আমাদের উত্তরে লেখক শিল্পী ক্লাবের আজকের এই উদ্যোগকে ফুল এনে শুভেচ্ছা জানিয়ে জানানোর জন্য ওনারা এসেছে আমাদের লেখক শিল্পী ক্লাবের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন এবং আমার প্রেসিডেন্ট মহোদয় ফুলের শুভেচ্ছা নিচ্ছে সকলে একটু হাততালি দিয়ে থ্যাংক ইউ জহরুল ভাই অনেক ধন্যবাদ আপনাকে হ্যালো হ্যালো কত করে খেলা সেটা একশো বিশ টাকা একশো বিশ এটা এটা আর এই চার পিস এই এই সেট সুন্দর চার পিস একশো বিশ খেতে অনুষ্ঠান হবে বিকেলবেলা এখন থেকে আয়োজন চলছে